ওকে ওকে হ্যাঁ আমাদের রেকর্ড শুরু হয়ে গেল আজকে আমরা ক্লাস করব কি ইউটিউব মার্কেটিংয়ের ইউটিউব চ্যানেল ক্রিয়েটের আমরা পার্ট সেকেন্ড করব তাই না হুম আমরা গতদিন পার্ট ওয়ান করছিলাম আজকে আমরা পার্ট টু করব আমি যে ব্রাউজারে ছিলাম সেই ব্রাউজারটা ওপেন করি তো আশা করি আমরা ফার্স্ট পার্টটা মোটামুটি বুঝছি হ্যাঁ বুঝছি এবং অনেকেরই অনেকেই রিভিউ দিচ্ছেন আপনারা ক্লাস ক্লাসটা করে আপনাদের চ্যানেলটাকেই আপনারা নিজেরা অনেক সেট করছেন অনেক কিছু তৈরি করছেন আজকে আপনাদের নতুন একটা নিউজ শোনাই যে আমার ফ্রি বেচের একজন স্টুডেন্ট আপনাদের প্রতিদিনের দুই দিনে একশো ডলারের একটা কাজ মানে প্রতি দুই দিনে একশো ডলার পেমেন্ট পাবে তার একটা কাজ পাইছে উনি এবং উনি করতেছে ঠিক আছে এটা আপনাদেরকে একটা নিউজ শোনাইলাম তো বিষয়টা হচ্ছে আপনারাও যদি কাজ করেন আপনারাও যদি কাজ করেন বা আপনারা ধৈর্য ধরেন আপনারাও কাজ পাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস এবং এই ইউটিউবের প্রচুর কাজ প্রচুর কাজ আমি আপনাদের একটু রিভিউ দেখাই যে আসলে ইউটিউবের কাজ কি পরিমাণ আছে ফাইবারে জাস্ট ফাইবারটা দেখায় অন্যান্য মার্কেট প্লেস বাদ যেমন ইউটিউব ইউটিউব এসিওর e কাজটাই দেখায় এটা আপনাদের আমি শিখাইব কিভাবে ইউটিউব এসিও করতে হয় ও সরি ইউটিউব ভিডিও এসিও আটত্রিশ হাজার তিনশো সাতানব্বইটা গিগ আছে দেখেন এখানে কি পরিমাণ কাজ আছে তিনশো ষাটটা ছয়শো উনত্রিশটা চারশো সাতাইশটা চারশো ছাব্বিশটা একশো পঁয়ত্রিশটা দুইশো আঠারোটা দেখেন পাশ পেজে যারা আছে প্রত্যেকেরই কাজের প্রচুর পরিমাণ কাজ ছয়শো চোদ্দো হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর কাজ আছে তো জাস্ট ইউটিউবের ভিডিও এসিও দিয়ে একটা ট্যাগ দিয়ে আমি দেখাইলাম এখানে অনেক কাজ আছে আমি যদি আরেকটা ট্যাগ দিয়ে দেখাই ইউটিউব মনিটাইজেশন যদি দেখাই এটা মনিটাইজেশন যদি দেখায় ইউটিউব মনিটাইজেশনটা দেখেন এই যে দেখেন ইউটিউব মনিটাইজেশনের কাজ আছে এখানে প্রচুর কাজ আছে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে কাজ আছে ঠিক আছে এখানে তারপরে যদি ইউটিউব প্রমোশন দিয়ে আমি দেখাই একটু উনিশ হাজার আটশো পনেরোটা গিগ আছে এখানে এখানে দেখেন প্রচুর পরিমাণে কাজ আছে ইউটিউব প্রমোশনেরও প্রচুর কাজ আছে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে ওই যেগুলো আমি আপনাকে দেখাচ্ছি সেগুলোতে অনেক কাজ আছে একজন মানুষ যদি শুধু ইউটিউবের উপরে স্কিল হতে পারে ধৈর্য ধারণ করতে পারে পারোয়াতে মার্কেটিং করে সময় দিতে পারে এবং সে যদি নিজেকে বলে যে শুধু আমি ইউটিউবের উপরেই অভিজ্ঞতা অর্জন করব তাহলে শেষ ওই জায়গা থেকেই শুধুমাত্র তার লাইফ ডেভেলপ করতে পারবে কথাটা বুঝতে পারছে তবে তার জন্য প্রচুর পরিমাণ টাইমের দরকার প্রচুর পরিমাণ ধৈর্যর দরকার তার স্কিল স্কিলকে ভ্যালিডভাবে ডেভেলপ করার দরকার ইভেনলি আপনার ইউটিউবের উপরে একটা বিষয় হচ্ছে কি ইউটিউবে আপনি লোকালি ইনকাম করার সবচেয়ে বড় একটা ব্যবস্থা আছে দেখেন আমি আপনাকে যদি দেখাই আপনারা একটু যদি বিষয়টাকে গত সপ্তাহে দেখাইছিলাম কিনা যে একটু যদি আমি দেখাই আপনাদের যে মানুষ ইউটিউব থেকে কিভাবে ইনকাম করে হ্যাঁ আপনি আমি যদি এই যে কীভাবে ইনকাম করে এই জিনিসটা দেখাই ফানি ভিডিও সরি দূর সরি ভুল করে আছি আমি আমরা social blood ওকে এখানে দেখেন আমি সার্চ দিলাম ফানি ভিডিও আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ওকে আমি এখন দেখাচ্ছি যেমন দেখেন এই চ্যানেলটাতে কি পরিমাণ তারা জি ভাই কি পরিমাণ তারা মান্থলি ইনকাম করে আর কি পরিমাণ তারা বাৎসরিক ইনকাম করে এই বিষয়গুলা আমি এই চ্যানেলটাতেই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ওকে আচ্ছা দেখেন ওই চ্যানেলের লিঙ্কটা আমি কপি করলাম কপি হইয়া এখানে এনে পেস্ট করলাম দেখেন একটু কল্পনা করেন একটু কল্পনা করেন ওই ভদ্রলোক বা ওই চ্যানেলের মালিক সে মান্থলি সর্বনিম্ন তিন কে ডলার ইনকাম করে আর সর্বোচ্চ forty eight K dollar income করে ভাই একটু ভাবেন তো সর্বনিম্ন ওয়ান কে ডলার ইনকাম করে আর সর্বোচ্চ সর্বোচ্চ সে forty eights K dollar income করে মান্থলি আচ্ছা তিন কে ডলার ইনকাম মানে হতো বর্তমান বাজার রেট ধরলেও তার তিন লক্ষ টাকা মান সর্বনিম্ন যদি ইনকাম করে তিন লক্ষ টাকা আর ফোর্টি এইটস কে যদি হয় তাহলে সর্বোচ্চ সে ফোর্টি এইট লাখ টাকা ইনকাম করে তারপরে হচ্ছে কারণ ইউটিউবের ডলারের রেটটা বর্তমান মার্কেট ভ্যালু ডলারের রেটের সাথে পাওয়া যায় আবার দেখেন সে বাৎসরিক ইনকাম করে সর্বনিম্ন ছত্রিশশো ডলার আর সর্বোচ্চ পাঁচশো পঁচাত্তর কে ডলার দ্যাটসমিন পাঁচ লাখ পঁচাত্তর হাজার ডলার আচ্ছা একটু ক্যান ইউ অ্যামাজিং আপনি কি আপনার আপনার আমার কি মাথায় ধরে যে আসলে সে কত টাকা বছরে ইনকাম করে আচ্ছা এটা আমরা এভারেজ এটা তো আসলে মূলত সে এইভাবে সর্বনিম্ন এটা এখন তার একটা এভারেজ ইনকাম আছে না এখানে অবশ্যই এভারেজ একটা ইনকাম থাকবে সবসময় আমি বুঝাইতে চাচ্ছি এই বিষয়টা যে আসলে মানুষ কিভাবে ইনকাম করতেছে আচ্ছা ওকে বাদ দেওয়া হচ্ছে একটু ভালো লেভেলের ইউটিউবার যদি একটা মনে করেন সংয়ের চ্যানেল দিয়ে আমরা সার্চ দিই সং বা ব্লগ ব্লগ ভিডিও কি হইল হইল না তো এত রাত হয়ে গেছে আমার ছেলে এখনো ঘুমাইছে না চিন্তা করেন কি পরিমাণ দুষ্ট আচ্ছা দেখেন একটা ব্লগ ভিডিও বিডি দিয়ে দেই তাইলে ব্লগ ভিডিও বাংলাদেশ দিয়ে দেই তাই বাংলাদেশের মানুষের একজন মানুষের ইনকাম আমরা খুঁজে বাইর করি দেখি সে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কি আপনারা বুঝেননি ব্লগ ভিডিও আপনারা রেসপন্স করেন আমাকে ব্লগ ভিডিও কি আপনারা বুঝেন ওকে আমরা একটু ব্লগ ভিডিও সম্পর্কে দেখি ব্লগ ভিডিও বাংলাদেশের ওকে ওকে আচ্ছা দেখি ওই ভদ্রলোকের না ব্লগ ভিডিও এটা না আচ্ছা ও যে ব্লগ ভিডিও তৈরি করে এটা কি বাংলাদেশের আমরা বুঝি না ভাই একটু বলেন আচ্ছা ব্লগ ভিডিও হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের কন্টেন্ট রেডি করে আপনার মনে করেন ভিজিট আপনি ভিজিট করেন এটা হচ্ছে একটা ব্লগ ভিডিও অথবা আপনি মনে করেন কোনো একটা বিষয়ের উপরে আপনি একটা এই যে উনি হচ্ছে বাংলাদেশের মানুষ কোনো একটা বিষয়ের উপরে আপনি একটু কথা বলতেছেন অথবা একটা ড্রামা তৈরি করতেছেন আপনি রান্না তৈরি করতেছেন আপনি রান্নার একটা ভিডিও তৈরি করতেছেন সেগুলো হচ্ছে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও হচ্ছে ভিজিটর বা কোনো ইনফরমেশন বা কোনো বিষয়কে মানুষের উপরে উপস্থাপন করাটা হচ্ছে ব্লগ ভিডিও কথাটা বুঝতে পারছেন আচ্ছা এখন দেখেন এই সরি নেটওয়ার্ক সমস্যা মারাত্মক আজকে সন্ধ্যা থেকেই নেটওয়ার্ক প্রচুর ঝামেলা করতেছে এর জন্য আমি দুঃখিত আগের বেচে তো ক্লাস করতেই পারছি না এখন কি অবস্থা হয় আল্লাহ জানে এই ভিডিওটা আসতেছেই না আচ্ছা আসছে দেখছি উনি হচ্ছে বাংলাদেশের মানুষ তার মান্থলি ইনকাম কত একটু আমরা দেখি ভাই আফ্রিদির তৌহিদ আফ্রিদির ব্লগ আনেন আচ্ছা তৌহিদ আফ্রিদিরটাও দেখবো সমস্যা নাই আচ্ছা দেখেন এমডি ফিজ ও হচ্ছে কিন্তু বাংলাদেশি এবং আমার পছন্দ ওর ওর ভিডিওগুলো দেখেন ও কিন্তু বাংলাদেশ তথা বা ভারতের বিভিন্ন পর্যটনমূলক জায়গাগুলার ভিডিও সে মেক করিয়া করিয়া দেয় এবং খুবই মানে সুইটেবল বা পছন্দনীয় আমার কাছে খুব ভালো লাগে বা আপনাদের কাছে ভালো লাগবে সে আপনার কাশ্মীর বলেন বা আপনার উত্তরাখণ্ড ওইরকম বিভিন্ন ধরনের জায়গাতে সে কি করে ধর্মপাশা ধর্মশালা ওই এলাকাগুলোতে সে ভিজিট করে এই যে দেখেন তার ভিডিওগুলা প্রচুর পরিমাণে ভিউও হয় আচ্ছা যাই হোক আমরা এই চ্যানেলটা দেখব সে ওই এমডি ফিজ কি পরিমাণ ইনকাম করে একটু আমরা খবর নিয়ে নিই হ্যাঁ ওকে এম এমডি ফিজ তুমি কোথায় দেখি তোমরা তোমাকে আমরা কি পাবো আচ্ছা তারপরে কে বলছিলেন তৌহিদা হরিদি ওকে তৌহিদা হরিদি কী পরিমাণ ইনকাম করে আমরা দেখি একটু হ্যাঁ আচ্ছা অনেকে আমরা সার্চিংকে দিছি সার্চটা চলে আসো ওকে এমডি ফিজের মান্থলি ইনকাম হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ওয়ান কে ইউএস ডলার আর সর্বোচ্চ ষোলো point three K US dollar তার বাৎসরিক ইনকাম হচ্ছে twelve point two K US dollar আর সর্বোচ্চ হচ্ছে একশো উনিশ কে ইউএস ডলার তো বিষয়টা হচ্ছে সে ব্লগ ভিডিও কইরা মানে এটা হচ্ছে সে এখনও শুরুর দিকে আছে খুব একটা মানে যে গ্রেড পর্যায়ে গেছে সেরকম না এবং তার এই ব্লগ ভিডিও তৈরি করারও বেশি দিন হয় নাই দুই বছর বা তিন বছর সময় হয়েছে এই জন্য তার এখন পর্যন্ত এই যে দেখেন এই ভিডিওটাই সে দশ মাস আগে দিছে এই জন্য তার এই পরিমাণ আসেনি তবে হ্যাঁ ইন ফিউচারে সে চলে আসবে কারণ সে যে পরিমাণ ভিডিও দেয় এবং যে পরিমাণ ভিউ পায় সে চলে আসবে আসলে আপনারাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই আসলে আমাদেরকে এই বিষয়গুলো জাগানান বা এই বিষয়গুলো বলার পিছনে কারণ কি বা অন্যের ইনকাম দিকে আমি লাগবে আসলে ভাই আপনাদের অ্যাপ্রিসিয়েট করাচ্ছি আমি যে আসলে এখান থেকে যে ইউটিউব থেকে মানুষ ভালো পরিমাণ ইনকাম করতে পারে কি না আর সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আমার মূল টার্গেট যেখান দেখেন তার ভিডিওগুলো বেশি দিন আগে না সাত মাস সাত মাস আট মাস দেখতে পাচ্ছেন আপনি তো এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কি পারবেন না অবশ্যই আমাদের মনের মধ্যে তাকে আমি কি পারবো না বা আমি কি পারবো পারবেন না কেন ওই যে দেখেন বেশি আগের ভিডিওগুলো নেয় যাই হোক এখানে আর যাওয়ার দরকার নাই এখন আমরা হচ্ছে কি তৌহিদ আফ্রিদির দিকে যাব হ্যাঁ তৌহিদ আফ্রিদি দেখি পাই কিনা মিস্টার তৌহিদ আফ্রিদি তুমি কোথায় পাই আমরা খুঁজে বাইর করি তোমাকে আচ্ছা। তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি আমার সাবস্ক্রাইব করা না টু মিলিয়ন সাবস্ক্রাইবার তৌহিদ আফ্রিদির চিন্তা করছেন five point sixty two million that's mean পঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন লক্ষ বিশ হাজার পর্যায়ে পাশাপাশি ওকে মিস্টার তৌহিদ আফ্রিদি আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন এবং বাৎসরিক কত টাকা ইনকাম করেন সেই বিষয়টা আমরা খবর নিয়ে নেই আচ্ছা আসুন এখন তৌহিদ আফ্রিদির মান্থলি ইনকাম হচ্ছে সর্বনিম্ন one point nine K US dollar মানে উনিশশো ইউএস ডলার আর সর্বোচ্চ হচ্ছে উনত্রিশ পয়েন্ট মানে twenty nine point eight K US dollar মানে হচ্ছে উনত্রিশ হাজার ইউএস ডলার তার বাৎসরিক ইনকাম হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বাইশ দশমিক থ্রি কে মানে হচ্ছে বাইশ হাজার ইউএস ডলার আর সর্বোচ্চ হচ্ছে তিন লক্ষ সাতান্ন হাজার ইউএস ডলার ঠিক আছে বাংলাদেশের টপ টেনের যে ইউটিউবার তাদের মধ্যে থেকে তৌহিদ আফ্রিদি একজন ওকে তাহলে আপনারা দেখলেন বিষয়টা এখন আমরা কি এখন থেকে কি আমরা কি মানে একদম মন দিয়ে কাজ শুরু করব না হ্যাঁ অবশ্যই কাজ করব এবং আমি আপনাদের কাছে এই বিষয়টা অবশ্যই ক্লাসে বলবো যে আসলে কোন কোন টপিক নিয়ে কাজ করলে কিভাবে কাজ করলে আপনারা খুব তাড়াতাড়ি উঠতে পারবেন যেমন আমার চ্যানেলটার বয়স বেশি হয়নি কিন্তু আমার চ্যানেলটা প্রায় মনিটাইজেশনের পাশাপাশি চলে আসছে হ্যাঁ, হয়ে যাবে পাঁচ মাস হয়েছে চ্যানেলটা আর হয়তো ওই মাস ডিসেম্বর মাসটা আমাকে ওয়েট করতে হবে একটা অলরেডি তো সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ ওয়ান কে প্লাস হয়ে গেছে আর হালকা ওয়াশ টাইম আছে সেটা হয়ে যাবে আচ্ছা আমরা কি করব এখন আমরা চ্যানেলটাকে আমরা অবশ্যই আজকে আমরা সেটিংসের সেকেন্ড পার্ট দেখব আমরা কাস্টমস চ্যানেলে আমরা ক্লিক করব কাস্টমস চ্যানেলে ক্লিক করলাম তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারছি যে আসলে ইউটিউব থেকে তার লাইভ সেট মতো করতে পারবে বিষয়টা কি আমরা বুঝতে পারছি জি হ্যাঁ, ভাই হ্যাঁ, হ্যাঁ, সেই বিষয়গুলোই তো আমি জন্যই আপনি আমার কাছে আসছেন ঠিক আছে এখন ইউটিউব প্রচুর ভিউ হয় মিলিয়ন ভিউ হয়ে যায় হ্যাঁ তো আপনি কোন রিলেটেড ভিডিও দিবেন কোন রিলেটেড কাজ করবেন সেই বিষয়গুলো তো আপনাদের আগে চ্যানেল ক্রিয়েট করা হোক চ্যানেলের ক্রিয়েট করার পরে পরবর্তী ক্লাস সেটিংস পরে আমাদের নেক্সট ক্লাসটা হবে আপনি নিশ কীভাবে সেট করবেন অর্থাৎ আপনি যে কোন কোন আপনি কোন কোন ক্যাটাগরির ভিডিও দিবেন বা কি করবেন সেই নিশগুলা আমরা নিয়ে আলোচনা করব আপনার পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যানালাইজ করব কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করতেছে অল্প দিনই কোন ক্যাটাগরির চ্যানেলগুলোতে মানুষ ভালো একটা অবস্থানে যাইতে পারছে সেই বিষয়টা নিয়ে ওকে আচ্ছা আমরা দেখেন কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আইসা আমরা এগুলা সবগুলা ব্র্যান্ডিং বেসিক ইনফো এগুলা সবগুলা দিয়ে দিছি আজকে আমরা কি করব সেটিংসে যাইব ওকে আসলাম আমরা সেটিংসে সেটিংসে আসার পরে এই যে ইউএসডি ইউএস ডলার এটা এখানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের টাকার যে সংক্ষিপ্ত রূপ এগুলো আছে যেমন TND Tunisian dinar TRY Turkish lira এভাবে আছে বিভিন্ন ধরনের দেশের আপনার দেয়া আছে কিন্তু আমরা কি করব এখানে ইউএসডি রাখব আমরা এই জায়গার মধ্যে ইউএসডি মানে হচ্ছে ইউএস ডলার ইউএস ডলারটা রাখবো এখানে অন্য কিছু রাখবো না আপনি যদি এই জায়গার মধ্যে অনেক অনেকে করে কি ভুল করে বাংলাদেশি টাকা দিয়ে দেয় এই বাংলাদেশে কারেন্সি টাকা দিয়ে দেওয়ার কারণে তার চ্যানেলের অনেক ধরনের সমস্যা আছে সেগুলা আলোচনা হবে ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে চ্যানেলটা র্যাঙ্ক করতে একটু প্রবলেম হবে দুই নম্বর হচ্ছে মনিটাইজেশন হওয়ার পরে আপনার চ্যানেলের ইনকাম থাকবে অল্প কারণ শুধু বাংলাদেশি টাকার বাংলাদেশি যে সমস্ত মানুষ অ্যাডভার্টাইজ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডভার্টাইজ দিবে সেই সমস্ত মানুষের অ্যাডভার্টাইজটা শো করবে বাইরে দেশের মানুষের অ্যাডভার্টাইজটা শো করবে না আর বাংলাদেশের মানুষ তো এমনিতেই গরিব এবং তাদের মনটাও গরিব এবং গরিবানা মানমে কি করে ওই টাকাটা দিয়ে দে ঠিক আছে একদম অল্প দিয়ে দিব দেখবেন one zero point zero one cent দিয়ে দিছে একটা ভিডিওতে একটা এই ক্যাম্পেইনে সো দ্যাট এখানে সিপিসি সেট আপ করে খুবই ল কিন্তু বাইরের দেশের মানুষ একটা অ্যাডস ক্যাম্পেইন দিলে সেখানে সিপিসি তারা খুব বেশি করে দেয় এটাই হচ্ছে পার্থক্য যাই হোক এখন আমরা চ্যানেলে আসলাম চ্যানেলে আসার পরে দেখেন আমরা এখান থেকে এই জায়গা এই পর্যন্ত আইসা তো আমরা থামছিলাম রাইট কি মনে আছে আপনাদের জি ভাই মনে আছে ওই ইয়া পর্যন্ত থামছিলেন ওই যে লিংক অ্যাড করে না সোশ্যাল মিডিয়ার লিংক পর্যন্ত হুম আচ্ছা আচ্ছা সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড পর্যন্ত গেছি আমরা না আচ্ছা বেসিক ইনফো এখন থেকে আমরা চ্যানেলে আসলাম চ্যানেলে আসলাম এই চ্যানেলে দেখেন আমাদের চ্যানেলের কান্ট্রি রিজনটা দিব আমাদের চ্যানেলের কান্ট্রিটা দিব অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে আমরা চ্যানেলটাকে ভেরিফাই করব এই জন্য আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম আচ্ছা কিওয়ার্ড আমাকে একটু বলেন কিওয়ার্ড সম্পর্কে কার কতটুকু ধারণা আছে একটু আমাকে বলেন এখানে এমন কেউ আছেন কি কিওয়ার্ড সম্পর্কে একদম ধারণা নাই এরকম কেউ আছেন আপনি সাড়া দেন কেউ যদি তাকে জি ভাই আমি আছি এগুলো সম্পর্কে ধারণা কম আচ্ছা ওকে আচ্ছা আমরা যে ওই যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন আমরা যে এই মুহূর্তে চ্যানেলে ঢুকার জন্য বিভিন্ন শব্দ দিয়ে সার্চ করলাম না দেখেন আমি এখানে সার্চ করলাম প্রথমে সার্চ করছি কি ফানি ভিডিও দিয়ে সার্চ করলাম কি digital marketing Facebook Facebook marketing ঠিক আছে মার্কেটিং এগুলাকে বলা হয় এই যে আমি এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছি এই যে শব্দটা ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিছি এটা একটা কিওয়ার্ড ঠিক আছে এটা একটা কিওয়ার্ড তো এটাকে আবার কেউ বলে টেক কেউ বলে মেটা টেক কেউ বলে হ্যাশট্যাগ ঠিক আছে ফেসবুকের নাম হচ্ছে মেটাটেক আবার অনেক মানুষ এগুলাকে মেটাটেক বলে বুঝে মনে করে এগুলাই মেটাটেক আসলে এগুলা মেটাটেক না মেটাটেক হচ্ছে ফেসবুকের নাম আর ফেসবুক মার্কেটিং এইটা হচ্ছে আপনার ট্যাগ হ্যাশট্যাগ বা কিউআর ওকে তো এই বিষয়টা হচ্ছে কিউআর হচ্ছে সেই সেই সব শব্দ যে শব্দগুলোর মাধ্যমে মানুষ কি করে ইউটিউবে সার্চ করে ঠিক আছে এখন আপনার চ্যানেল র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাঁ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে এটা আসতেছি আমি কথাটা শেষ করে আসি তাহলে আপনার ওই কথাটা ঢুকে যাইব এবং কিউআর হচ্ছে সেই সমস্ত শব্দ যে সমস্ত শব্দ দিয়ে আপনার মানুষ সার্চ করে এটা হচ্ছে কিউআর এখন আপনার চ্যানেলটাকে যদি র্যাঙ্ক করাইতে পারেন একজন মানুষ যদি যে কিউআরটা দিয়ে সার্চ দিবে ওই কিউআরগুলো যদি স্ট্রং লেভেলের থাকে আপনার যদি সেটা যদি ফার্স্টের দিকে আসে তাহলে মানুষ যখন সার্চ দিবে তখনই আপনার চ্যানেলটা ফার্স্টেই চলে আসবে যেমন আমি যখন এই কিউআরটা দিয়ে সার্চ দিছি দেখেন এই কিউআরটা দিয়ে সার্চ দিছি তখনই ওই চ্যানেলটা আমার সামনে আসছে তবে ওই চ্যানেলটা প্রথমেই সামনে আসার পিছনে এখানে একটা কারণ আছে এই চ্যানেলের পিছনে ওই ভদ্রলোক যিনি ফ্রিল্যান্সার দেলোয়ার উনি কি করেছেন এখানে টাকা দিছেন ইউটিউবকে তো একটা বিষয় মনে রাখবেন ইউটিউবকে যে যারা টাকা দেয় তাদের অবস্থান সামনেই থাকে আমরা জানি টাকার বিনিময়ে যারা কাজ করে তাদেরকে অবশ্যই প্রায়োরিটি বেশি দেয়া হয় তো ওই ইউটিউবকে টাকা দিয়েছেন বিদায় ইউটিউব এইটাকে ফার্স্টে রাখছে যেভাবেই সার্চ করা হোক না কেন ইউটিউব একেই সামনে দেখাইব কারণ ইউটিউব এর কাছে দায়বদ্ধ কারণ একে যদি মানুষ দেন হ্যাঁ ওইটা কি অ্যাড দিছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে দেখাইলে <laughs> বুঝতে পারবেন দেখেন এই যে এডি একটা শব্দ আছে না এডি একটা শব্দ এই এডি শব্দটার মানে হচ্ছে উনি অ্যাডস ক্যাম্পেইন করেছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে গুগলে একটা সেক্টর আছে YouTube ads campaign YouTube discovery ads campaign YouTube bumper ads campaign এর মাধ্যমে সে দিছে অ্যাডসটা দিছে ঠিক আছে এই অ্যাডসটা দিয়ে এখানকে গুগলকে টাকা দিছে আর ইউটিউবকে টাকা দিছে গুগল এবং ইউটিউবের মাধ্যমে তারা উভয়ের সমন্বয়েতে তাকে এই চ্যানেলটাকে ফার্স্টে নিয়ে আসছে ওকে তাহলে তারপরের দিকে দেখেন এগুলা কিন্তু আবার টাকা দিয়ে না দেখেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স সে একদম ফার্স্টে নিয়ে আসছে কিন্তু এই চ্যানেলটাকে ফার্স্টে তার মানে হচ্ছে তার সে যে ফেসবুক মার্কেটিং এই কিউআরটা দিছে এই কিউআরটা খুব স্ট্রং লেভেলে আছে এবং তার এই চ্যানেলটার ভিজিটর বেশি এই চ্যানেলটাকে সে যখন এসিও e করেছিল ভিডিওটাকে যখন এসিও e করেছিল তখন স্ট্রংলি এসিও e করে দিছে কিউআরগুলো স্ট্রংলি বসাইছে ডেসক্রিপশন স্ট্রংলি বসাইছে তামলাইন এসিও করছে মানে অর্থাৎ এই ভিডিওটা আপলোড করার সময় সে যত ধরনের সেট প্রয়োজন সব ধরনের সেট সে অ্যাকুরেটভাবে করছে এই অ্যাকুরেটভাবে করার কারণে অন্য যারা আছে যেমন কি এমনকি ওই আপনার আয়মান সাদিক সে হচ্ছে তো বর্তমান বাংলাদেশের ক্রাস্ট বলা যায় তারপরে জামাল সার তো ফ্রিল্যান্সিং জগতের one of the best option and একজন উজ্জ্বল তারকা এই যে পার্সনগুলো আছে ওই পার্সনগুলাতে ওই পার্সনগুলার চেয়ে সারিয়াও কি করছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এর ভিডিওটা সামনে নিয়ে আসছে এর ভিডিওটা সামনে নিয়ে আসার পিছনে কারণটাই একটাই সে যত ধরনের সেট প্রয়োজন আছে সব ধরনের সেট এই জায়গাতে কি কি করতে পারছে সঠিকলিভাবে করতে পারছে ওকে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে সেই শব্দ যে শব্দ দিয়ে মানুষ কি করে সার্চ করে ইউটিউবে সার্চ করে ওকে আপনি এখন এখন আপনি কোন ধরনের কিওয়ার্ড সেট করবেন এখন হচ্ছে আপনি ভিডিও কোন ধরনের তৈরি করবেন আপনি চ্যানেলটা কোন ধরনের তৈরি করবেন গতদিন আমি আলোচনা করছি আপনার চ্যানেলটার উপরে আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন সেটার উপরে বা আপনি আসলে সম্পূর্ণরূপে কোন ধরনের ভিডিও দিবেন তার উপরে নির্ভর করবে এখন আপনি যদি ব্লগ ভিডিও দেন যেমন আপনি ভিজিট ট্রাভেলিং ব্লগ ভিডিও দেন তাহলে আপনি দিবেন ব্লগ দিলেন একটা লেকার্স এন্টার দিলেন দিলেন travelling blog video okay travelling blog video তারপরে দিলেন কি ট্রাভেলিং ভিডিও ওকে তারপরে দিলেন কি আপনার বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ আচ্ছা এইভাবে আপনি কি করতে পারবেন আপনি একটা জিনিস ফলো করেন দেখেন এখানে আপনার পাঁচশোটা ক্যারেক্টার আছে পাঁচশোটা ক্যারেক্টারের মাধ্যমে আপনি এখানে ট্রেক দিতে পারবেন এখন আপনি একশোটা টেক দিয়েও যদি পাঁচশোটা ক্যারেক্টার বানাইতে পারেন সমস্যা নাই আর যদি আপনি দশটা টেক দিয়েও যদি পাঁচশোটা কারেক্ট হয়ে যায় তাহলে আপনি এখানে দিতে পারবেন তবে কম কম দিতে পারবেন বেশি দিতে পারবেন না ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর অর্থাৎ পাঁচশোটা অক্ষরের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকতে হবে ঠিক আছে পাঁচশোটা অক্ষরের মধ্যে থেকে আপনি সীমাবদ্ধ এর বাইরে গেলে আপনার এই জায়গার মধ্যে একটা লাল দাগ চলে আসবে এখানে একটা লাল দাগ চলে আসবে এই লাল দাগটা এই জায়গাতে এখানে এই যে এই যে পাঁচশো লেখা আছে পাঁচশোটা লাল লাল হয়ে যাবে এর লাল হয়ে যাওয়ার কারণে আপনি এটা সেভ করতে পারবেন না সো দ্যাট এটা আপনি খেয়াল রাখতে হবে এখানে পাঁচশোর মধ্যে নিজেকে রাখতে হবে ওকে এখন আপনি এখানে টেক কি করবেন সেই টেকগুলা এখান থেকে আপনি আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন সেই বিষয়টাকে আপনি প্রথমে সেট করবেন দেন টেকগুলা রিসার্চ করবেন আচ্ছা টেক কোথায় থেকে রিসার্চ করবেন এই ট্যাগুলো রিসার্চ করার জন্য বেশ কিছু অপশন আসে গুগলের মধ্যে একটা অপশন আসে সেই অপশনটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার সেটা দিয়ে আপনি ট্যাক্স রিসার্চ করতে পারেন আরেকটা অপশন আছে আছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাও নিতে পারেন তার জন্য আপনারা কি করতে পারেন এখানে আমার এক ভিডিও থেকে আপনারা টেকগুলো রিসার্চ করার বিভিন্ন ওয়ে আছে সেই ওয়েগুলা ভিডিও দেখে দেখে করতে পারেন অথবা আমি আপনাদের এই মুহূর্তে কিছু অপশন দেখাচ্ছি হ্যাঁ কিছু অপশন দেখাচ্ছি তো আপনার কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে ট্র্যাক রিসার্চ করতে হয় কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সে বিষয়গুলো আমি আসলে পেইড ক্লাসে করাই এবং সেগুলা আপনার ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স করলে সেগুলাতে থাকে এখন ইউটিউবের জন্য নর্মালি কিভাবে আপনি কিউআর রিসার্চ করবেন সেটার জন্য আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি বলেন আরও অ্যাডভান্স লেভেলের কিউআর রিসার্চ করবেন তাহলে এখান থেকে আপনি ওই যে প্লে লিস্ট আছে এখানে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে আপনি এখানে দেখবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং নামে একটা প্লে লিস্ট আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং নামে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে অ্যাডভান্স এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং নামে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে এখানে প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ ভাই সাউন্ড কি অফ হয়ে গেল না না আমি কথা বলতেছি না ওয়েট এই যে keyword research with keyword planner একটা ভিডিও আছে আরেকটা ভিডিও হচ্ছে digital market keyword research Bangla tutor এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকটা ভিডিও আছে এই আপনি অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে সেই প্লেলিস্টের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চগুলো করতে পারেন আপনার এখানে ফ্রি একটা মেথড আছে বা একটা একদম সহজ একটা ওয়ে আছে সেই ওয়েটা হচ্ছে আপনি এখান থেকে আপনার গুগলে একটা ট্যাব ওপেন করবেন সেই ট্যাব থেকে আপনি রিসার্চ সার্চ করবেন YouTube tag manager tag generation এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেশন বা ট্যাগ জেনারেশন ঠিক আছে generator sorry YouTube hashtag generator নামে সার্চ করলে এখানে ইউটিউব থেকে ট্যাগ আসছে আপনি এগুলার এইভাবে রাইট বাটনে ক্লিক করে ট্যাবগুলাকে তিনটা ট্যাবে এগুলারে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনারা সাইন আপ করবেন আমার সাইন আপ করা আছে এখানে আর লাগবে না আপনারা প্রত্যেকে এখানে দেখাইব সাইন আপ আপনারা প্রত্যেকে সাইন আপ করবেন সাইন আপ করতে পারলে এখান থেকে তারপরে আপনি এখান থেকে টেক রিসার্চ করবেন এখন তেমন আপনি দেখেন ট্রাভেলিং ব্লগ ভিডিও ক্রিয়েট করবেন আপনি মনে করেন চ্যানেলটা ক্রিয়েট করতেছেন ট্রাভেলিং ব্লগ ভিডিও অথবা আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন fisher catching fish catching fish মানে হচ্ছে আপনি মাছ ধরার ভিডিও ক্রিয়েট করবেন অথবা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন ব্লগ ভিডিও ফর বিভিন্ন বিউটিফুল প্লেস সম্পর্কে আপনি ব্লগ ভিডিও তৈরি করতেছেন মানে ওই যে বাংলাদেশ সরকার বর্তমানে দেখেন ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে বর্তমান বাংলাদেশ সরকারে যে উন্নয়নমূলক কাজগুলো করতেছে সেই উন্নয়নমূলক কাজগুলার ভিডিও কইরা কইরা মানুষ ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে অর্থাৎ আপনি কোনগুলা তৈরি করবেন সেটা আপনি প্রয়োজন যাই হোক আমি এখানে ধরলাম আপনি আমি মনে করেন ট্রাভেলিং ব্লগ ভিডিও তৈরি করব তাহলে আমি দিচ্ছি ট্রাভেলিং ট্রাভেলিং ব্লগ ভিডিও নামে আমি সার্চ দিলাম দেখেন এখানে ট্রাভেলিং ব্লগ ভিডিও নামে সার্চ দেওয়ার কারণে এই জায়গার মধ্যে থেকে কিছু ট্রেক আসছে এগুলো হচ্ছে না আমার এই যে এই related trek travel blog video video travelling to button travelling বেলি ব্লগস এই যে এগুলো আমার প্রত্যেকটাই ট্রেক আমি যদি ইচ্ছা করি সেই ট্রেকগুলো ওখান থেকে নিতে তাহলে আমি এই যে কপি টু ক্লিপবোর্ডস এই কপি টু ক্লিপবোর্ডসে ক্লিক করলাম মানে এখানে প্রত্যেকটা ট্রেক কপি হয়ে গেছে এখান থেকে আমি গিয়া আমার এখানে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে দেই বা আমার পেস্ট করে দেই তাহলে আমার প্রত্যেকটা কি হয়ে যাবে ভিডিও মানে ট্রেকগুলো আমার এই জায়গার মধ্যে ওকে হয়ে গেল এখন দেখেন এই জায়গার মধ্যে আমি বলছিলাম ওই সময় যদি পাঁচশো ক্যারেক্টারের বেশি হয় তাহলে জায়গাটা লাল হয়ে যাব এই মুহূর্তে দেখেন পাঁচশো উনপঞ্চাশটা ক্যারেক্টার হয়ে গেছে দ্যাটসমিন এই জায়গাটা লাল হয়ে গেছে এখন যদি আমি ইচ্ছা করি তাহলে সেভ করতে পারবো না এই যে দেখেন আমার সেভের বাটনটা মারা গেছে মানে সেভের বাটনটা এখন সবুজ হচ্ছে না দ্যাটসমিন আমি এটা সেভ করতে পারবো না ওকে এখন আমি এখান থেকে কিছু কাইটা দিতে হইব তাহলে কাইটা দিলাম এটা কাইটা দিলাম এটা কাইটা দিলাম এখন দেখেন আপনি কি এই সবগুলা এখান থেকে যতগুলা ট্যাগ আছে সবগুলা নিয়ে বসাইবেন না এই বুক আমি আমার আমি যেভাবে এইভাবে কপি করে নিয়ে বসাইছি এভাবে আপনি বসাইবেন না এই বুকামিটা করবেন না কেন করবেন না এই জন্যই করবেন না যে এখানে সবগুলা ট্রেক কিন্তু একই রিলেটেড না হ্যাঁ আপনার সবগুলো ট্রেক একই রিলেটেড না বিভিন্ন রিলেটেড ট্রেক আছে আপনি আপনার প্রয়োজনীয় আপনার প্রয়োজনীয় ট্রেক কোনগুলা সেগুলো এখান থেকে আপনি বাছাই করে করে কাইটা ফেলবেন আপনারগুলো রাখবেন আর বাদবাকিগুলো আপনার অপ্রয়োজনীয় যেগুলো এখান থেকে কেটে ফেলবেন ঠিক আছে কাইটা নতুন করে আপনি আবার ট্যাগ দিবেন আপনি তো তিনটে অপশনকে ওপেন করছেন একটা অপশন দেখলাম আমরা দুই নম্বর অপশনটাতে দেখি এখান থেকে ব্লগ ভিডিও দিয়ে দেখি ওকে দেখেন এখান কেউ দিছে আমাকে এই জায়গা কেউ আমি নিতে পারি আমার ট্যাগগুলা এভাবে সেট কইরা কইরা তারপরে এখান থেকে এই যে দেখেন কপি টু সিলেক্ট এই যে কপি সিলেক্ট এটা কপি করলাম এখান থেকে কপি হয়ে গেল তারপরে এখানে নিয়ে পেস্ট করে দিলাম এভাবে এই জায়গা থেকেও নিতে পারি তবে প্রত্যেকটা ট্যাবে আপনাকে কি করতে হইব অবশ্যই সাইন আপ করতে হইব এটা তারপরে এইটা এইটাতেও যদি আমি সেমভাবে দেই এটাতেও যদি আমি সেমভাবে দেই যেমন ট্রাভেলিং ব্লগ ভিডিও দেই তাহলে এখানে দেখেন একটা বিষয় আছে কি আমি সরি এখানে আগে দেখানোর কথা ছিল এখন দেখবেন আসবে এই যে দেখেন আসছে video blog travelling corner travelling blog video নামে এই যে অনেকগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই যে সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করে নিয়ে আসবেন দ্যাটস আপনার জন্য অপশন আছে এখন আপনি কি করবেন সেই অপশনগুলো আপনি ইউজ করবেন আপনি যদি অপশনগুলো ইউজ না করেন তাহলে কারো কিছু করার নেই আপনার জন্য অপশন আছে অপশনগুলো আপনি কি করতে হবে সেগুলো ব্যবহার করতে হবে তারপরে এখান থেকে আসেন দেখেন এই যে দেখেন ওই যে তীর চিহ্ন একটা আছে না ওই তীর চিহ্নতে ক্লিক করলে দেখেন এই যে কপি আছে কপি দিলাম আমার এই যে সিলেক্ট যেগুলো করছে ওইগুলো কপি হয়ে গেছে কার মাইক্রোফোনটা অন আচ্ছা যাক অফ করে দিয়েছেন তাহলে আমি এগুলো আবার এখানে বসাই দিব তারপরে আমি সেভ দিব ওকে আমি সেভ দিলাম ঠিক আছে আমি সেভ দিলাম সেভ দেওয়ার কারণে আমার এখানে আমি আবার সেটিংসে গেলাম এভাবে যতবার সেভ দিবেন ততবার আপনাকে এইভাবে সেটিংসে যেতে হবে নতুন কইরা তা আবার চ্যানেলসে গেলাম আমার এই পর্যন্ত এই জায়গার মধ্যে আসলাম কারণ আমি এই পর্যন্ত ক্লাস নিছি আমি এই পর্যন্ত ক্লাস নিছি যে এই পর্যন্ত আপনাদের মনে থেকে বা আপনাদের মধ্যে থেকে কারো মনে কোনো প্রশ্ন জাগছে কি না যে কিছু একটা জিনিস আমি ছেড়ে গেছি অথবা কোনো একটা জিনিস আপনার বুঝতে প্রবলেম হয়েছে এরকম থাকলে আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন জি একটা প্রশ্ন আছে এই কিওয়ার্ড গুলো কি আমরা পরবর্তীতে আবার আপডেট করতে পারবো চেঞ্জ করতে পারবো অবশ্যই যে কোনো মুহূর্তে এই কিওয়ার্ড গুলো আপনি ডেভেলপ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আপডেট করতে পারবেন জাহিদ ভাই সাউন্ড পলিউশন হচ্ছে মারাত্মক আকারে জাহিদ ভাই সাউন্ড পলিউশন হচ্ছে মারাত্মক আকারে আপনি যদি করতে পারেন না তাহলে লিখে দেন সমস্যা নাই চ্যাট করে লেখা দেন আপনি মাইক্রোফোনটা অফ করে চ্যাট করে লেখা দেন আপনি আপনি মিউট করে দেন ওনারে স্যার আপনি ওনাকে মিউট করে দেন সরাসরি যায়নি দেখি হ্যাঁ, ওকে আচ্ছা এখন আসুন তাহলে কারো কোনো প্রশ্ন নাই তাই না এই পর্যন্ত আচ্ছা তাহলে আমরা সামনে বাড়ি এখন দেখেন আমাদের চ্যানেলের বেসিক ইনফোগুলো শেষ হয়েছে আমরা একদম বেসিক লেভেলের কাজগুলো শেষ করছি এখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবো এখন অ্যাডভান্স সেটিংসে আসলাম অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে যে তিনটা অপশন আমি এখানে সিলেক্ট করে দেখাই আপনাদের তিনটা অপশন আছে উপরেরগুলো আমাদের প্রয়োজন নাই কোনো দরকার নাই এখানে একটা অপশন হচ্ছে yes set this channel as made for kids I always upload content that's made for kids এটা হচ্ছে উনি বলছে যে আমি এই চ্যানেলটা হচ্ছে এটা শিশুতুলভ চ্যানেল যে শিশুতুলভ চ্যানেলের মধ্যে আমি সবসময় শিশুদের জন্য মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ভিডিও কন্টেন্ট রেডি কইরা আমি এখানের মধ্যে আপলোড করব। আচ্ছা এটা বলল দুই নম্বরটা বলল কি no no set this channel as not made for kid I never upload content that's made for kid আচ্ছা এখানে বলছে কি যে হ্যাঁ না এইটা কোনো বাচ্চাদের কোনো চ্যানেল না এখানে আমি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করেও ছাড়বো না এই ভিডিওগুলো অবশ্যই বড়দের জন্য অ্যাডাল্ট ভিডিও যেগুলাকে বলে আমরা বিভিন্ন সাইটে দেখি না অ্যাডাল্ট ভিডিও আছে সেই অ্যাডাল্ট ভিডিওগুলা এটা বলা হয় যে এগুলা মানে বাংলাদেশের বা এগুলা হচ্ছে অ্যাডাল্ট ভিডিও বলতে এখানে বলা হচ্ছে যে শিশুদের জন্য দেখার অনুপযুক্ত ভিডিও ঠিক আছে যদি আমি আপনি বা কেউ যদি শিশুদের অনুপযুক্ত ভিডিও দেন তাহলে এই অপশনটা মার্ক করে দিবেন তবে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করছি আল্লাহ মাফ করুক আপনারা এরকম কোনো কাজ করবেন না আমাদের অনুপ দেখার অনুপযুক্ত সমাজের কাছে গৃহীত গৃহীত অথবা আমাদের সমাজের কাছে গৃহীত বা আমাদের কাছে গৃহীত অথবা দেখার অনুপযুক্ত এমন কোনো ভিডিও আপনারা দিবেন না প্লিজ এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ এরকম কাজ করেন না মনে রাখবেন মরার বই আছে আপনি নিজেও গুণাগার হবেন অন্যকেও পাপি পাপি করবেন সে যে ধর্মেরই হোক খারাপ কাজ পৃথিবীর সকল ধর্মের মধ্যেই গৃহীত সুতরাং আপনি নিজেকে অপরাধী করবেন না অন্যকে অপরাধী করবেন না এই যুগে আমার অনুরোধ তারপরে হচ্ছে থার্ড নাম্বার একটা অপশন হচ্ছে I want to review this set settings for every video না আমার প্রত্যেকটা ভিডিওই আমি কি করলাম রিভিউ রাখলাম এবং এবং আমি এইটাই সেট আপ করে দিই অর্থাৎ আমার ভিডিওটা শিশুরাও দেখতে পারবে বড় বয়োজ্যেষ্ঠরাও দেখতে পারবে মধ্যবয়স্করাও দেখতে পারবে সবাই দেখতে পারবে আমি এটাই সেট করে দিলাম ওকে তারপরে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট এটা হচ্ছে গুগল এডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক এটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন এইটা লিঙ্ক করবেন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগে ক্রিয়েট করার পরে এটা অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিবেন আচ্ছা তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং এটা আমাদের প্রয়োজন নাই আমরা অ্যাড দিব না এটা আমাদেরও প্রয়োজন নাই তারপরে হচ্ছে clips allow views to clip my content অবশ্যই এটা সেট যদি এখানে টিকমার্ক না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন আচ্ছা তারপরে এখানে আর তেমন যেহেতু এই কাজগুলো আগে থেকে করা আছে এটা জাস্ট বলে দিলাম আর কিছু বলা লাগলো না এইভাবেই থাকলো কে জানি আমাকে বারবার মেসেজ দিচ্ছে একটা মিনিট তার নাম্বার আছে আচ্ছা ওকে তারপরে আসেন আমাদের third number option feature eligibility এটা হচ্ছে তিনটা অপশন যে তিনটা অপশন আপনাকে তিনটা ভেরিফাই করতে হবে তিনটা ভেরিফাই আপনি করবেন একটা ভেরিফাই হচ্ছে আপনার ইমেল দিয়ে ভেরিফাই করবেন একটা ভেরিফাই হচ্ছে আপনার মোবাইল দিয়ে ভেরিফাই করবেন এই তিনটা অপশন আছে এইগুলো আমার ভেরিফাই করা এখানে দেখবেন আপনি মোবাইল দিবেন মোবাইল প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেরিফাই করে দিবেন কারণ আমি এই মুহূর্তে কোনো চ্যানেল ভেরিফাই করার জন্য পাচ্ছি না বা আপনাদের এমন কেউ আছেন যে আপনাদের চ্যানেল ভেরিফাই করা না যদি এরকম কেউ থাকেন তাহলে আমাকে শেয়ার করেন আপনি স্ক্রিন শেয়ার করবেন আমি আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে দিব আপনার যদি এই তিনটা ভেরিফাই যদি ঠিক না থাকে অর্থাৎ মিনিমাম যদি এক দুইটা ভেরিফাই না থাকে এই একটা আর এই একটা এই দুইটা ভেরিফাই যদি না থাকে তাহলে আপনি পনেরো মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন না এবং আপনার চ্যানেলের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যদি এই দুইটা আপনার যদি না থাকে রেডি আপনার এই দুইটা যদি রেডি না থাকে এই দুইটা যদি আপনার রেডি না থাকে অর্থাৎ আপনার যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনি পনেরো নম্বরের বড় ভিডিও আপনি আপলোড করতে পারবেন না আর যদি আপনার এই ভিডিওটা যদি না থাকে এই ভিডিওটা যদি না থাকে তাহলে সরি এই ভেরিফাইটা যদি না থাকে তাহলে আপনি কোনো লাইভ স্ট্রিমিং করতে পারবেন না মানে হচ্ছে কোনো ভিডিও কোথাও থেকে লাইভ করতে পারবেন না আপনি হঠাৎ দেখছেন কোথাও একটু মারামারি হচ্ছে অথবা দুইজনের মধ্যে কোনো একটা খেলাধুলা হচ্ছে বা কোনো একটা হাসি ঠাট্টার একটা অনুষ্ঠান হচ্ছে আপনি চাচ্ছেন এটা লাইভ করে দিতে যদি লাইভ করে দেন তাহলে এতে লাভ হলো কি আপনার চ্যানেলের ভিউ বাড়লো ওয়াচ টাইম বাড়লো আপনার চ্যানেলের রিচ বাড়লো মানুষ বেশি দেখলো আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়লো কিন্তু আপনি দিতে পারবেন না যদি আপনার এই তিন নাম্বার ভেরিফাইটা না থাকে ঠিক আছে আপনার দুই প্রথম দুইটা ভেরিফাইয়ের জন্য প্রয়োজন কি আপনার পনেরো মিনিটের বড় ভিডিও দিতে হলে দুইটা ভেরিফাই বাধ্যতামূলক লাগবে আর তিন নম্বর ভেরিফাইটা হচ্ছে আপনার লাইভ স্ট্রিমিং করার জন্য এখানে আরেকটা বিষয় জানে রাখা ভালো যে যদি আপনার এই তিনটা ভেরিফাই যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না থাকে তাহলে আপনার চ্যানেলে যদি কোনো ধরনের ভায়োলেশন আসে যদি কোনো ধরনের প্রবলেম আসে অথবা ইউটিউবের তাদের রিজন থেকে তাদের অফিস থেকে যদি কোনো ধরনের <coughs> আপনার চ্যানেলের প্রবলেম থাকে তাহলে ওরা আপনার সাথে কোনো যোগাযোগ করবে না সরাসরি আপনার চ্যানেলটাকে ওরা ডিজেবল করে দিবে নষ্ট করে দিবে কিন্তু যদি আপনার তিনটা আপনার তিনটা ভেরিফাই যদি ঠিক থাকে তাহলে আপনার চ্যানেলটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে ইউটিউবে যদি নিজে দেখে আপনার চ্যানেলে কোনো সমস্যা হয় তাহলে আপনাকে ইমেল করবে অথবা আপনার মোবাইলে মেসেজ দিবে দিয়ে বলবে আপনার চ্যানেলটাতে এই প্রবলেম হচ্ছে আপনি যথাসম্ভব এটা কি করেন চেঞ্জ করেন অথবা এটা আপনার সমস্যা সমাধান করেন ঠিক আছে এখন কারো কি কোনো চ্যানেল আছে যে চ্যানেলটা ভেরিফাই করা না যদি এরকম থাকে তাহলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আপনার চ্যানেলটাকে আমি ভেরিফাই করে দিব জি ভাই দিচ্ছি ওকে আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি আপনি স্ক্রিন শেয়ার অন করেন আমি আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে দিচ্ছি সাথে আপনারা ভেরিফাইটা শিখেও গেলেন ভাই ভাই আছেন দেখা যাচ্ছে আমার স্ক্রিন ইয়েস ইয়েস আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন জি দেখতে পাচ্ছি আচ্ছা কামরুজ্জামান ভাই আগে থেকেই জানেন উনি আগে ক্লাস করছেন এগুলা আমার কাছেই ক্লাস করছেন এখন কামরুজ্জামান বাইরে আমি লাইট দিয়ে খুঁজাই কিন্তু পাই না ওকে ভাই আপনি ওই সেটিংসে যান আপনি এখনো কিছুই আপলোড করেননি আচ্ছা সেটিংসে যান সেটিংস আপনি ওনার রিমোট অ্যাক্সেস অ্যাক্সেসটা নিয়ে আপনি দেখাই দেন না ঠিক আছে আমি যাচ্ছি আসলে এখান থেকে রিমোট অ্যাক্সেস নেওয়া যায়নি এটা তো না না রিমোট অ্যাক্সেস নেওয়া যায় না রিমোট অ্যাক্সেস নিতে হলে জুম মিটিং এর জুম মিটিং এর প্রয়োজন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে জুমে হইলে মেবি ভালো হইতো এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি চ্যানেলসে যান এখন জুমে ভাই জুম তো পেইড ছাড়া হবে না ফ্রিতে আপনার মিনিট পরেই ক্লাস চলে যাবে ফিচার্স এলিজিবিলিটি ওকে আপনার একটা আছে দুই নাম্বারটাতে ক্লিক করেন এই যে আপনার ডিজেবল এলিজেবলে ক্লিক করেন হ্যাঁ, ডান পাশে ডান আর একটু ডান পাশে আর একটু আর এই যে এই যে এখন একটু নিচের দিকে আসেন স্ক্রল করে নিচের দিকে আসেন আপনি কারসরের আপনার একটা চাকা আছে না সেই চাকাতে ঘুরা দেন এই যে যে হ্যাঁ এই যে ভেরিফাই ফোন নাম্বার আপনারা সবাই ভেরিফাইটা খেয়াল রাখেন কারণ এটা দ্বিতীয়বার দেখানো যায় না একটা ক্লিক হয়ে গেলেই ক্লিক ওকে হ্যাঁ ওকে এখানে বাংলাদেশ দেয়া আছে আপনার এখান থেকে আপনার নাম্বারটা দেন কোড নাম্বার সহ দিয়ে বাংলাদেশের কোড নাম্বার জানা আছে প্লাস এইট হ্যাঁ প্লাস ডাবল তাহলে স্যার প্রথমটা তো ইমেল e- ভেরিফাই ইংলিশটা দেন বাংলা হিসেবে ইমেল ভেরিফাইটা অটোমেটিকলি হয়ে যায় যখন আপনি যে ইমেল আপনি ইমেল দিয়ে যখন আপনি যে করলেন প্রায় সময় অটোমেটিকলি হয়েই যায় আর যদি কোনো সময় না থাকে তাহলে আপনি করে নিয়েন ইমেলটা ইমেল আপনার ইমেলে ইমেল যাবে সেটা দিয়ে দেন কারণ ওনার এটাতে প্রথমটাতে ভেরিফাই করা আছে আচ্ছা ভাই হুম এই যে আমার এখানে ইংলিশ অবরো ইংলিশ করা আছে তারপরও বাংলা হচ্ছে কেন আচ্ছা আপনি বাংলা এটাতে ক্লিক করেন করলে তো বাংলা ডাবল ক্লিক করেন এই যে উপরের দিকে যান হ্যাঁ ইংলিশ হ্যাঁ। লেখা আছে ওকে দেন দেখুন দেখি the control alt B then control alt B control alt B হয়েছে না আচ্ছা আবার আপনার উপরের ওই বারে ভাই একসাথে চাপ দেন একসাথে কন্ট্রোল ভি একসাথে চাপবেন একবার কন্ট্রোল ভি তিনটা একসাথে ধরে রাখবেন না হ্যাঁ কন্ট্রোল ভি আকে দেখেন দুইবার মারলে হবে না একবার মারতে হইব বুঝছেন নি একবার কি মারলাম বাংলাদেশ ঠিক ফোন নাম্বারটা বলেন আমরা মেসেজে লিখে দেই আপনি ওখান কপি করে পেস্ট করেন হ্যাঁ তাও হয় বলেন আপনার নাম্বারটা বলেন নাম্বার বলবো হ্যাঁ plus double eight plus double eight hmm plus double eight zero one hmm eight two seven zero one eight two seven nine four nine four six two six two zero one zero one zero one eight zero zero one sorry plus double eight zero one eight two seven nine four six two zero one আপনাকে মেসেজ আসলে ক্লিক দেখেন হাসান ভাইও দিচ্ছেন দেখতে পাচ্ছি আমিও দিলাম এখন থেকে আপনি একটা বসাই দেন মেসেজটা পাবো কোথায় এই যান আপনি মিট আছে না যান ওই উপরে যে ট্যাব আছে মিট আপনার মিট ট্যাব আছে না এটাতে হ্যাঁ এই ট্যাবের এই যে ডান পাশে আপনার নাম মানুষের মাথা দেখা যাচ্ছে এর ডানেরটা ক্লিক করুন নিচে নিচে নিচে নিচের ডান পাশে আছে হ্যাঁ এর ডান পাশেরটা এর ডান পাশেরটা এইটাই ওই এসএমএস বক্সে এসএমএস বক্সে ঠিক আছে এখন গেট করে দেন এই মোবাইলটা কি কাছে আছে ভাই হ্যাঁ আছে কাছে আছে পাসওয়ার্ড গেছে পাসওয়ার্ড বলে কোড গেছে আছে হ্যাঁ কোডটা লিখতে পারবেন এই তো ইংলিশে আসছে আপনার সমস্যা বলেন আমরা লিখে দেই zero seven zero seven nine nine triple two triple two it's okay মিটার সেটা চলে যান মিটার সেটা চলে যান ভাই মিটার সেটা চলে যান আবার আগে হ্যাঁ বুঝতে পারছি ভাই ভেরিফাই কি আমরা নিজে নিজেরা করতে পারবো অবশ্যই তো এই নিজেরটা নিজে করার জন্যই তো এক অন্যকে দিয়ে দেখাচ্ছি যেহেতু আমারটাতে মানে ভেরিফাই করা হয়ে গেছে এই জন্য এত সমস্যা হ্যাঁ ওকে সাবমিট আমার এই বাংলা ইংরেজি সমস্যাটা হচ্ছে কেন অবরোধ আচ্ছা এখন আপনি ওই মিনিমাইজ করেন আপনার জিওটা টোটাল ব্রাউজারটা মিনিমাইজ করেন জি আপনার ওই যে দিলে বাংলা ইংলিশ হ্যাঁ। আছে F12 না সে তো আমারটা হচ্ছে না ঘটনা এরকম হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি মিনিমাইজ আচ্ছা, করেন হ্যাঁ। আমি এখন ঠিক করে দিচ্ছি আপনাকে ডান পাশে কোনায় মাইনাস চিহ্নটা ক্লিক করুন হ্যাঁ এইটাতে ক্লিক হ্যাঁ। করুন আপনি ওই যে আপনার উপরে এটাতে দেখেন এখানে আছে ও আছে না ও মিনিমাইজার দেন পাশে না না ওই যে আপনার যে এখন যে লেখার যে উপরে আছে না ও আছে এটা ইংলিশ আছে বাংলা আছে উপরে একটা আপনার বাংলা ইংরেজি লেখার সফটওয়্যার ওইখানে দেখুন উপরে অব্রতে অব্রতে হ্যাঁ অব্রতে ওই যে ড্যান পাশে অব্র সবার উপরে সবার উপরে এখন আচ্ছা যাক এখন সময় একটু বেশি যাচ্ছে আপনি বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি আপনি আমি স্ক্রিন শেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন আপনারটা যদি আমার সেভ না আচ্ছা আরেকটা এখন আরেকটা সেটআপ রয়েছে এখন আপনি পরের সেটআপে যান বলেন এখন আবার সেটিংস এ যান কাস্টমাইজ চ্যানেল করেন কই গেলেন ভিডিওতে চলে গেলেন আপনি কাস্টম চ্যানেলে যাইবেন আচ্ছা আপনার কি এমন ভোটার আইডি কার্ড আছে সাথে মানে কম্পিউটারে আপলোড করা ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি মেবি প্রবলেম তাইলে তো আর এখন হবে না আচ্ছা তিন নাম্বার হ্যাঁ। যে আপডেটটা আছে সেটার জন্য তো লাইভ স্ট্রিমিং আপনারা যদি লাইভ স্ট্রিমিং করেন তাহলে ভোটার আইডি কার্ড একটা লাগবে আচ্ছা যাই হোক তারপরে দেখি এখানে কি ভোটার আইডি কার্ড আছে তো ভোটার আইডি কার্ড আছে আচ্ছা দেখি এখন আপনাকে কি দেখায় সেটা দেখি তার নাম্বারটা দেখি আমরা কি দেখায় অনেককে অনেক ধরনের দেখায় এখানে এই তার নাম্বার সেটআপটা একটু জটিলতা আছে অনেক সময় প্রবলেম করে অনেক সময় সহজে হয়ে যায় আবার অনেক সময় ভোটার আইডি কার্ড চায় অনেক সময় ফেস চায় যেভাবেই চাইবো সেভাবেই আচ্ছা আপনি দেখতে হবে এখন সেটিংসে যান আপনি আবার চ্যানেল হ্যাঁ ফিচার এলিজিবিলিটি নিচের দিকে আসেন অ্যাডভান্স ফিচার হুম নিচের দিকে আসেন স্ক্রল কইরা আপনার চাকাটাতে ঘুরা দেন হ্যাঁ এখন দেখেন এখানে আপনি কি দিয়ে ভেরিফাই করবেন অবশ্যই আপনার ভ্যালিড আইডি দিয়া না উপরেটা কি বলছে একটু বলেন তো কোনটা এক নম্বর হলো ভিডিও ভেরিফিকেশন তারপরে হ্যাঁ। হচ্ছে আচ্ছা যাক ভ্যালিড আইডি অ্যাক্সেস ফিচারসে ক্লিক করেন তারপর চ্যানেল হিস্টরি আচ্ছা অ্যাক্সেস ফিচার ক্লিক করলাম এখন এই জায়গাতে আপনি আসেন এখন কি দিয়ে করবেন ইউজ ভিডিও ভেরিফিকেশন এই জায়গাগুলো পড়েন আপনি অ্যাপ্রুভাল ইউজ ইউজুয়ালি এক নম্বর হলো ইউজ ভিডিও ভেরিফিকেশন দুই নম্বর হলো use your valid ID total তিন নম্বর আপনি যা কিছু আছে সব কিছু পড়তে হবে এগুলো বোঝার জিনিস আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে choose how to access advance feature this one time verification gets you the feature to take your channel to the next level and helps us keep the YouTube community safer for everyone এখন দেখেন এই ভাই এগুলা মিনিং বুঝান এগুলা মিনিং বুঝান বলতেছি উনি পড়তেছেন আমি বলতেছি ভাই কি বলছে this one time verification gets your you the features to take your channels to the next level and help us keep the YouTube community safer for everyone এই ভেরিফিকেশনের সেক্টরটা হচ্ছে আপনি নেক্সট লেভেলে যাওয়ার পরে আপনাদের ইউটিউব কমিউনিকেটি কমিউনিটির যত ধরনের সেফটির প্রয়োজন আছে সেই সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটাকে প্রত্যেককেই এই সেফটিটা আমরা কি মনে আমাদের খুবই সহযোগিতা করে ঠিক আছে নেক্সট লেভেলে এবং আমরা এটাকে নিরাপদ হিসাবে বুঝি অর্থাৎ এই বিষয়টা বলছে ইউটিউব এইভাবে বলছে যে যদি আপনি এই সেট করে দেন তাহলে এটা যে একটা নিরাপদ চ্যানেল এবং আপনি যে একজন পার্সন মানুষ আপনি কোনো রোবট না অথবা কোনো অন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি এটা ইউজ করতেছেন না আপনি ব্যক্তি হিসাবে ইউজ করতেছেন এটা আমরা কি করতে পারবো বুঝতে পারবো ওকে তারপরে কি বলছে ইউজ ভিডিও ভেরিফিকেশন আপনি ভিডিও ভিডিও ব্যবহার করে ভেরিফিকেশন করতে পারবেন এখানে বলছে approval time usually up to one day আচ্ছা অ্যাপ্রুভাল টাইম হচ্ছে যখন আপনি ভিডিওটা দিবেন তখন যখন দিবেন তখন ব্যবহারের পর থেকে একদিনের ভিতরে সে আপনাকে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের টাইম দিয়ে দিছে সেখান থেকে আপনি কি করতে পারেন আপনাকে হো ইয়েস বলে দিবে না হো ন বলে দিবে এখন সে বলছে we'll help you create thirty seconds video for you yourself looking into your phone's camera আপনি আপনার ফোন ক্যামেরা দিয়ে একটা ভিডিও তৈরি করবেন যে ভিডিওটাতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় থাকবে কিন্তু এই 30 সেকেন্ডের ভিতরে আপনি আপনার পরিচয় কি ক্লিয়ারলি উপস্থাপন করবেন দুই নাম্বার হচ্ছে ইউজ ইয়ার ভ্যালিড আইডি আপনি একটা ভ্যালিড আইডি দিবেন অ্যাপ্রুভাল টাইম হচ্ছে একদিন use your phone to take a photo of your government issued ID likes a passport or driving licence আচ্ছা আপনি এটা আপনার ফোন নাম্বার দিয়ে দুইটা ভিডিও আপনি কি করবেন ফোন নাম্বার দিয়ে দুইটা সরি আপনার সরকারি পক্ষ থেকে দেওয়া হয় পাসপোর্ট না হয় ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার ভোটার আইডি কার্ড এটা দিয়ে আপনি কি করবেন আমাকে সাবমিট করে দেখাবেন যেটা সরকারি পক্ষ থেকে দেয়া এবং এটার ভ্যালিডিটি আছে এরকম একটা যে ওকে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোটা লাগবে শুধু ফ্রন্ট পেজ দিলে হবে না ব্যাক পেজও দিতে হবে অর্থাৎ ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোটা দেওয়া লাগবে তার নাম্বারটা বলছে কি বিল চ্যানেল হিস্ট্রি আপনি চ্যানেলের হিস্ট্রি দিয়ে কিছু করতে পারেন you looked history automatically as you continue to grow your channel and follow the community guidelines আচ্ছা আপনি কমিউনিটি গাইডলাইন্সের সব রুলস মাইনা আপনি আপনার চ্যানেলের হিস্ট্রি দিয়া আপনি একটা কি করতে পারেন একটা ভিডিও মেক করতে পারেন যেটা এখানে দিতে পারেন তবে এইটা যদি আপনি দিতে পারেন আপনার চ্যানেলটা গ্রো করতে সুবিধা ভালো হবে যাই হোক আমরা এইটুকু করতে যাব না কারণ এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা আছে এই বিষয় এই সেক্টরটা কিভাবে করতে এটা আমিও নিজেও জানি না আমি চেষ্টা করতেছি বাট আমি পারতেছি না ওকে আবার এটার অ্যাপ্রুভাল টাইম অনেক বেশি দুই মাস বেশি এবং এর অ্যাপ্রুভাল টাইম হচ্ছে টু মান্থ মানে দুই মাস সময় লাগবে হ্যাঁ যদি এইভাবে আপনি অ্যাপ্রুভাল টাইমটা নিয়ে আসতে পারেন তাহলে এভাবে যদি আপনি জানেন মনে করেন আপনি জানেন অথবা কোনোভাবে শিখতে পারছেন মানুষ তো আর শিকার বাইরে কিছুই নাই অনেক কিছু শিখতে পারে সাধনার বাইরে তো আর কিছু না আপনি যদি সাধনা করে শিখতে পারেন সেটা আপনার জন্য বেটার অপশন এবং আপনি ট্রাই করতে পারেন what can you do this only your matters okay এখন আপনি কি করলেন ভাই আপনি মিডলটা দিয়ে দেন আমরা সবাই ভোটার আইডি কার্ড দিয়ে দিছি আপনি মিডলটা দিয়ে দিতে পারেন আপনি নেক্সট হ্যাঁ তারপর নেক্সট দিব হ্যাঁ নেক্সট দিবেন get email wait wait wait back back back click করেন না ক্লিক করেন না স্ক্যান কিউআর কোড ইনস্টলড এটাতে ক্লিক করেন হ্যাঁ আইডি কার্ডটা একটু নিয়ে নেই না না তার আগে এটাতে ক্লিক করেন then QR code ID card তারপরে দেন ডান ওকে ও রং হয়ে গেল তাইলে আবার দেন ওটা তো ফোন থেকে স্ক্যান করতে হবে তারপর ডান করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসেন আপনার এই যে ইমেলটা ইমেলটা কি আপনার মোবাইলে ভেরিফাই মোবাইলে আছে ইমেল হ্যাঁ মোবাইলে লগইন করা আছে ইমেলটা হ্যাঁ আছে আচ্ছা ওকে আপনি অ্যাক্সেস দেন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কিন্তু এখন কাজ করতেছি ল্যাপটপ থেকে মোবাইল থেকে মিডলটা করেন মিডলটা করেন মিডলটাতে ঠিক চিহ্ন দেন তারপরে নেক্সট তারপরে গেট ইমেল গেট ইমেল এখন আপনি আপনার মোবাইল থেকে ইমেলটা ওপেন করেন ডান আগে ইমেল ওপেন করে ডান দিব না আগে ডান না এখানে ডান দিয়ে তারপরে ইমেল আপনি ওপেন করবেন এখন আপনি আপনার ইমেলটা ওপেন করেন আচ্ছা ভাই একটা ভোটার থেকে কয়টা এইভাবে আমরা হচ্ছে করতে পারবো একটা দিয়ে চ্যালেঞ্জ একটা দিয়ে একটা ও আচ্ছা আচ্ছা তাহলে তো করতে হবে হুম হুম করা যায় অনেকেই করতে পারে আগে ছিল আগে ছিল একটা দিয়ে দশটা ফটোটা মানুষে করছে ইদানিং হয় কি মানে করা যায় এখনও করা যায় তবে রিক্স থাকে বুঝছেন এখনো করা যায় তবে রিক্স থাকে একটা জিমেইল দিয়ে কয়টা চ্যানেল খোলা যায় দশটাও করা যায় কিন্তু রিক্স থাকে জি ভাই মোবাইলে ইমেল ওপেন করছি এখন ইমেল আসছে হ্যাঁ ইমেলটা ওপেন করেন এখানে একটা কিউআর কোড দেখাইবো এটা ওপেন করেন তারপরে এখানে ডান দেন মেইল আসছে কিনা বুঝবো কেমনে tap sender sender to select the the conversion এটাই এই মেসেজটা ভাই আপনি ওই ডাইরেক্ট ইউটিউব থেকে ইমেল যাইব ইউটিউব থেকে হুম যদি দেখেন না তাইলে স্প্যামে দেখেন হ্যাঁ আসছে ইউটিউব থেকে আসছে হ্যাঁ ইমেল ওপেন করেন গুগল থেকে হুম গুগল থেকে আসছে আচ্ছা এটা ওপেন করেন হ্যাঁ use your ID to get advanced YouTube features okay then আপনি মোবাইল স্ক্রিনটা শেয়ার করেন না ভাই মোবাইল থেকে একটু মিটে ঢুকে স্ক্রিনটা শেয়ার করেন তাহলে সবাই দেখতে পাবে না ভাই এটা একটু সিক্রেট এটা শেয়ার করেন না এখানে গেলে আপনি আমি আপনাকে ওই ওখানের ইমেল থেকে দেখাই দিব আপনি আগে ভেরিফাইটা শেষ করে নেন হ্যাঁ এখন কি করব এখানে ওখানে একটা স্ক্রিন কিউআর কোড আসছে নি এখানে তো স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব হ্যাঁ স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তো আইডি কার্ডটা নিয়ে সাথে নিয়ে নেব নাকি একটু হ্যাঁ অবশ্যই দেখেন আগে কি বলে আচ্ছা ভাই গতদিন যে আপনার সাথে কথা বলছিল সাপোর্ট মেম্বারে যোগ করার জন্য ওকে আপনি আজকে সাপোর্ট মেম্বারে অ্যাড করে দেন ওর সাথে আমার কথা হয়েছে বুঝতে পারছেন ভাই কারণ এখানে আসছে confirm your date of birth hmm আপনি ডেট অফ বার্থ কনফার্ম করেন তাহলে ডেট অফ বার্থ নেক্সট ঠিক আছে আউ Google uses your ID for date of birth বলবেন না ডেট অফ বার্থ বলবেন না জাস্ট আপনি আপনার কনফার্ম করবেন হ্যাঁ কনফার্ম করছি এখানে কিছু শব্দ দিব কিছু বর্ণ দিব বা হ্যাঁ কিছু টার্মস ট্রান্সফরমেশন কন্ডিশন দিছে নেক্সট দিব তারপরে নাকি হ্যাঁ নেক্সট দিবেন আপনি কিছু অক্ষর দেওয়ার কথা বলবে বা কিছু সংখ্যা এগুলো আপনি কিন্তু উল্লেখ করবেন না কারণ এটা হচ্ছে আচ্ছা। খুবই সিকিউরিট এই সিকিউরটা যদি একজন জানতে পারে আপনার বড় ধরনের একটা চ্যানেলকেও ধ্বংস করে ফেলতে পারে এখন বলতেছে use your original ID not a digital copy or photocopy হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আইডি কার্ডটা নিয়ে নেই তারপরে নেট দেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন অন্যরা একটু হাইড হচ্ছে যে না ভাই এনে একটু সিক্রেট তো এইজন্য জন্য আর ভাইয়া আমি একটা কথা বলতে চাইছিলাম শিওর বলতে পারেন ওই যে আমি তো এইগুলো কখনোই করিনি কিন্তু আমার চ্যানেলে এই সেটিং এ যেদিকে এগুলো সব ইনেবল হয়ে রয়েছে মানে ওকে আছে সবুজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সবগুলো ওকে সেটা কেমনে কেমনে হইল সেটা আপনিই ভালো জানেন <laughs> আল্লাহ ছাড়া হাই বলতে পারবো না আমার চ্যানেলটা অবশ্য দুই তিন বছর আগে খোলা কিন্তু আমি কখনোই সেটিং করিনি বা হ্যাঁ, আচ্ছা, এটা ওই দুই সাল থেকে এই থার্ড নাম্বারের যে অ্যাডভান্স সেটিংসটা এটা তার বাইশ সাল থেকে এটা একটু অ্যাডভান্সভাবে নিয়ে আসছে আর একটু অ্যাডভান্সভাবে নিয়ে আসছে আচ্ছা, আচ্ছা, অনেক আপডেট হ্যাঁ, আসছে আরো আপডেট আসবে my account google.com wants to use your camera হ্যাঁ আপনি ক্যামেরা এলাও করবেন allow chrome to take pictures allow এখন আইডি কার্ড ধরবো হ্যাঁ, সামনে না পিছনে ভিডিও ভিডিও প্রথমে ফ্রন্ট সাইড পরে ব্যাক সাইড একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন শিওর অবশ্যই ভাইয়া ওই মনে করেন আমি আমার একটা জিমেল জিমেল আর আরেকটা নাম্বার দিয়ে একটা চ্যানেল খুললাম তো ওটা আবার মনে করেন বন্ধ করে দিলাম একদম পার্মানেন্টলি বন্ধ করে দিলাম ডিলিট করে দিলাম তো ওই নাম্বার আর জিমেল দিয়ে কি আমি আরেকটা ইয়ে, বানাতে পারবো চ্যানেল বানাতে পারবো অবশ্যই পারবেন মানে কোনো সমস্যা হবে না ভাইয়া ওইটা 100% করতে পারি না কারণ ওই ধরনের টার্ম অফ কন্ডিশন আমি দেখিনি পুরোটা যাতে আসে এইভাবে শর্ট শর্ট নিতে হবে না হ্যাঁ হ্যাঁ পুরোটা আসে যেভাবে শর্ট নিতে হবে আপনার নাম বার্থডে সবগুলা তো ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ আছে হ্যাঁ সব ঠিক আছে ওকে ভাইয়া প্রশ্ন করতে পারবো অবশ্যই অবশ্যই উনি যতক্ষণ কাজ না শেষ করবে আলাতুল মানে আনলিমিটেড প্রশ্ন করতে পারবে জি না ভাই হয়তো হয়তো বা এখন করাটা হয়তো ঠিক না তবুও জিজ্ঞেস করতেছি হ্যাঁ, আমরা তো ভাই মনে করেন আপনার দেখা দেখি তো আমরা তো চ্যানেল মানে আমার অবস্থা আগের থেকে করা আছে চ্যানেল তো মানে এমনি ভাই ওই আমরা ওই মানে কোন টপিকের উপর আমরা ভিডিও বানাইতে পারি মানে আমাদের পছন্দ মতো বা কোনটা কোনটা কোন ধরনের ভিডিও বানাইলে আমরা তাড়াতাড়ি মানে লাভবান হবে ভাইরাল হবে ওরকম যদি একটা কিছু আইডিয়া দিতেন মানে ভালো হইতো আর কি ওটা অবশ্য যার যার ব্যক্তিগত আর উপর নির্ভর করে পছন্দের উপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওটা তাহলে ভাই আমি হয় শুনি নাই ওই জন্য হ্যাঁ, ঠিক আছে ভাই সমস্যা ঠিক আছে হ্যালো জি শুনছি শুনছি হ্যাঁ স্যার ওই আপনি তো অফলাইন ইস্যুটা দেখাইলেন কিন্তু ওই অনলাইনে ইস্যুটা করবো কিভাবে এটা একটু যদি সব কথা বলতে পারেন ভাই এটা তো ভিডিও আপলোডের সময় দেখাইবো তো বললাম না স্যার ওগুলো অনলাইনে যে আমরা অনলাইনে কিভাবে করি এইটা তো ভিডিও আপলোডের সময়ই দেখাইবো এটা তো ভিডিও আপলোডের সময় হ্যালো ভাই জি ওই ওই এক এক পিটেরটা দিয়ে তো সাবমিট করে দিছি এখন তো আরেক পিট কেমন আরেক পিটের একটা অপশন দেখাইছে না এখানে দেখেন না আরেক পিট অপশন তো দেয় নাই বলতেছে যে your ID is in review okay that's it শেষ এখন আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন এই নতুন একটা আপনি ওই যে উপরে প্লাস চিহ্ন আছে না আপনার উপরের প্লাস ক্লিক হ্যাঁ, করেন হ্যাঁ।, হ্যাঁ এখান থেকে আপনি আপনার গুগল ওপেন করেন মানে অর্থাৎ আপনার ইমেইলটা ওপেন করেন ইমেল ইমেল ও দেখেন ডান পাশে লাগা আছে হুম হুম ওই ওই আপনি আমি বলি আপনাকে ওই যে হ্যাঁ এটাতে ক্লিক করেন আচ্ছা এখন আপনি ওই যে আপনার ইমেলটা আসছে না সেই ইমেলটা ওপেন করেন হয় আপনার কম্বো কম কম্বো আছে ওকে দেখেন আপনারা সবাই একটু খেয়াল করেন এরকম একটা ইমেল আসবে একটু নিচের দিকে স্ক্রল করে আসেন এই জায়গা থেকে আপনার একটা এভাবে একটা ইমেল আসবে আপনার মোবাইলে অবশ্যই লাগবে মোবাইলের ক্যামেরা দিয়ে হয় ল্যাপটপের ওয়েব ক্যামেরা দিয়ে হয় না অনেক সময় প্রবলেম করে আবার অনেকের ক্ষেত্রে হয় যাই হোক তারপরে ওই যে স্টার্ট ভেরিফিকেশন ওই স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে তারপরে সামনের দিকে যাবেন ওকে ঠিক আছে এখন আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন এই যে স্টপ শেয়ারিং এখানে ক্লিক করেন এই যে স্টপ শেয়ারিং একটা শব্দ আছে ওই জায়গার মধ্যে দেখেন ওই স্টার্ট ভেরিফিকেশন ইন হ্যালো হ্যাঁ জি আব্দুল ভাই আলিম ভাই হ্যাঁ, হ্যাঁ, স্যার ওই একই রকম যদি ধরেন আমি একটা নাম সিলেক্ট করতেছি ধরেন ইউটিউবের একটা চ্যানেলের নাম কিন্তু এর আগে যদি অন্য কেউ এই চ্যানেলের নাম খুলে রাখে তাহলে এটা কপিরাইট ধরবে কিনা না না এটা ধরবে না কারণ আপনি তো অন্য ইমেইল দিয়ে করতেছেন আপনি অন্য ব্রাউজারে করতেছেন অন্য ইমেল দিয়ে করতেছেন এগুলা হাসান ভাই কি জানি বলতে চাচ্ছিলেন মাইক্রোফোন অফ করছিলেন অন করছিলেন জি আরো কিছু কি করবেন না মানে এই পর্যন্ত এখন আছে আছে আছে ক্লাস এখনো শেষ হয়নি মানে কয়টা পর্যন্ত হবে কয়টা পর্যন্ত বলা যায় না এখানে আরো দুই তিনটা ফিচারস আছে ওগুলো না দেখানো পর্যন্ত তো শেষ হচ্ছে না এখন কি স্ক্রিন দেখা মানে- যাচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তবে 15 মিনিটের চেষ্টা করব এখন ওকে তাহলে আমাদের এখানে আপনাদের এই যে তিনটা আপনার ওনার ওনার টান্ডা রিভিউতে রাখছে রিভিউ করবে ওনারা রিভিউ করে সব কিছু যদি যে ইনফরমেশনগুলো দিছে সেই ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে তাহলে সেই ইনফরমেশনগুলোর মাধ্যমে উনি ওনাকে এইভাবে এলিজিবল দিয়ে দি এনাবল দিয়ে দিবে এনাবল দিয়ে দেওয়ার পরে উনি লাইভ স্ট্রিমিং করতে পারবে ওকে তারপরে হচ্ছে আপনাদের আসেন আপডেট ডিফল্ট আপডেট ডিফল্ট মানে হচ্ছে আমি এই জায়গার মধ্যে যে কিছু দিব যে কোনো কিছু যদি সেট করি অর্থাৎ এখানে একটা টাইটেল দেই এখানে যদি একটা ডেসক্রিপশন দেই তাহলে সেই টাইটেল এবং ডেসক্রিপশনটা আমি আপনাদের দেখাচ্ছি আমার এই যে কোনো ভিডিও আপনি যখন আপলোড করবেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার সময় অটোমেটিকলি ডিফল্টভাবে সেই টাইটেলটা এবং সেই ডেসক্রিপশনটা অটোমেটিকলি সেখানে থাকবে আপনি সেখান থেকে যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনার ভিডিওতে আপনি সেই টাইটেল এবং সেই ডেসক্রিপশন কি করতে পারবেন এডিটিং করতে পারবেন কোনো সমস্যা নয় আর আপনি যদি চান ওইভাবে রাইখা দিতে তাহলে ওইভাবেও রাইখা দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে এই যে এই যে টাইটেলটা আছে এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে টাইটেল এটাতে ক্লিক করার পরে দেখবেন আমি আসি এখানে দেখবেন ওই ওইটা হচ্ছে ডেসক্রিপশন এই যে এই যে লেখছি এখানে এগুলো হচ্ছে ডেসক্রিপশন এইভাবে ডেসক্রিপশন আর এটা হচ্ছে টাইটেল মানে আপনি যদি এইভাবে টাইটেল এবং ডেসক্রিপশনটা ডিফল্টভাবে লেখা রাখতে চান তাহলে অবশ্যই এই জায়গাতে এই সেটিংসটা দিয়ে দিবেন কারণ আপনি কি দিবেন যেমন আমি ট্রাভেলিং ব্লগস হ্যাঁ ট্রাভেলিং ব্লগস দিয়ে দিলাম তারপরে একটা টাইটেলস আপনি দিবেন এখানে কত ক্যারেক্টারের মধ্যে দিতে পারেন পাঁচ হাজার ক্যারেক্টার মানে আপনি পাঁচ হাজার অক্ষরের মধ্যে আপনি যে ধরনের ভিডিও মেক করবেন সেই ধরনের একটা অ্যাডভার্টাইজ আপনি পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন দিয়ে কি করবেন তারপরে সেভ দিয়ে দিবেন যেমন আমি অল্প পয়লা আপনাদের এটা দেখাচ্ছে যেমন hi I am Janal Abedin I am travelling specialist I will submit all the time all the time had travelling related video I will try the best sorry try the best uh, <coughs> will submit to looking nice place video okay আপনারা একটা কাজ করবেন আমি গতদিন বলছি আপনাদেরকে গ্রামারলি এক্সটেনশনটা আপনারা সবাই অ্যাড করার জন্য আপনারা কারা কারা অ্যাড করছেন আমি জানি না যদি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড থাকে তাহলে এখানে যদি আপনারা গ্রামারের ভুল করেন কোনো বানান ভুল করেন কোনো কিছু যদি এক্সট্রা লেখে ফেলেন তাহলে সেই গ্রামারলি এক্সটেনশনটা আপনাকে অটোমেটিকলি কী দিবে সেট করে দিবে দিলাম সেভ দিলাম সেভ হয়ে গেল আচ্ছা তো গ্রামারলি গ্রামারলি দিয়ে দিয়ে লিংকে দিয়ে দিয়ে অনেক সময় আসলটা পাওয়া গেল অনেকগুলো আসলটা পাওয়া গেল বুঝতে পারছি আব্দুল্লাহ ভাই আছেন আসসালামু আলাইকুম স্যার আছি হ্যাঁ আপনি গ্রামারলি এক্সটেনশনের লিংকটা দিয়ে দেন আমার চ্যানেল থেকে আমি দিব আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি স্যার দিয়ে দিছি স্যার দিয়ে দিছেন আচ্ছা okay thank you very much okay তারপরে আবার আসলাম আপডেট ডিফল্টে এখানে এইগুলোই তো দিলাম তারপরে দেখেন নিচের দিকে আসেন পাবলিক এখানে পাবলিক দিব তারপরে হচ্ছে কিছু টেক দিব ওই ভিডিও রিলেটেড কিছু টেক দিব হ্যাঁ ভাই মাইক্রোফোনটা অফ করেন প্লিজ তারপরে হচ্ছে কি স্যার আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে আমি তো মানে আমি আউট হয়ে গেলাম কেন আমি তো মাঝখানে গ্যাপ হয়ে গেলাম না না আপনি তো আমি তো স্ক্রিন শেয়ার ছিল আমার হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করছেন তো অফ করছেন আমি বলছি আপনাকে স্ক্রিন শেয়ার অফ করার জন্য কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু আমি আমার স্ক্রিনটা নাই ওই যে মিটের স্ক্রিনটা নাই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না গুগল মিটের যে স্ক্রিনটা ওই স্ক্রিনটা চলে গেছে কিন্তু কথা শুনতে পাচ্ছি আপনার তাইলে আপনি লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা সমস্যা আব্দুল ভাই এখন কি করব আমি আপনি লিভ নিয়ে নতুন করে জয়েন করেন ওই আগের লিংকে ক্লিক করলে সরাসরি জয়েন হয়ে যাবেন আর আব্দুল আলিম ভাই আপনি মাইক্রোফোনটা অফ করে ক্লিক করছি কিন্তু বলতেছে you will join the call hand summon let see দেখেন মনে হয় আবার জয়েন করাইতে হবে আমাকে রিকোয়েস্ট গেছে নাকি আমার হ্যালো জি আবার রিজয়েন দিছি তো কিন্তু হচ্ছে না আপনি কি করছেন স্ক্রিন কি শেয়ার দিয়ে দিয়েছেন না না ঠিক আছে হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি আপনি আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে না আমার ওই মিটের স্ক্রিনটা আসতেছে না আপনি মিটে ক্লিক করেন উপরে লেখা আছে মিট ওইখানে ক্লিক করেন হ্যাঁ আচ্ছা ওকে এখন আমি শেষ করি অনেকের ঝামেলা হচ্ছে একদম এখানে আর দশ পনেরো মিনিটের ক্লাস রয়েছে তো এই ক্লাসটা যদি বন্ধ করি তাহলে একদিন দশ মিনিটের জন্য ক্লাস করানো লাগবে তারপরে কি করবেন এই জায়গার মধ্যে কিছু ট্যাগ দিবেন ওই ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন যে ভিডিওটা হয় সেই ভিডিওটা রিলেটেড টেক দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে ট্রাভেলিং তারপরে ভিডিও এখানে ট্যাগ দিতে পারবেন পাঁচশো ক্যারেক্টারের ঠিক আছে ট্যাগ কি এটা আগে বুঝাইছি নতুন করে বোঝানোর কিছু নাই কিভাবে ট্যাগ রিসার্চ করে আনতে হয় সেটাও বুঝাইছি কিভাবে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি তারপরে অ্যাডভান্স সেটিংসে আসলাম অ্যাডভান্স সেটিংসে আসার পরে অ্যাডভান্স সেটিংসে আসার পরে দেখেন এই জায়গাগুলা এই যে এলাও অটোমেটিক এইটা অপশনটা টিক মার্ক দেওয়া থাকবে তারপরে এগুলাতে আর তেমন কিছু হাত দেওয়া লাগবে না নিচের দিকে আসেন নিচের দিকে আসেন এই যে এলা অলস কমেন্ট এইটাতে টিক মার্ক দিয়ে রাখবেন তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে একটু বোঝানোর জিনিস আছে এখানে যদি আপনি hold potentially potentially inappropriate comments for review যদি এইটা টিক মার্কস দেন তাহলে কেউ যদি কমেন্টস করে সে কমেন্টটা আপনাকে শ করবে প্রথমে আপনি শ করার পরে আপনার এই আপনার দেখবেন যে আপনি কমেন্টটা কি পাবলিশ করার অথরিটি আছে বা এমন কোনো কমেন্টস যে কমেন্টটা পাবলিশ করা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা আপনি কি করে দিবেন এইটা দিয়ে দিবেন যদি আপনি এরকম চান না আপনি প্রথম দিকে যেহেতু নতুন আপনি চ্যানেল খুলতেছেন এলা অলস কমেন্ট দিয়ে দিবেন এবং প্রত্যেকটা কমেন্টসের আপনি রিভিউ দিবেন কারণ হচ্ছে কমেন্টস যদি মানুষ করতে পারে ইজিলি এবং রিভিউ দিতে পার দেন যদি প্রত্যেকটা কমেন্টসের তাহলে আপনার চ্যানেলটা ইজিলি র্যাঙ্ক করবে তারপর hold in comments for review সবগুলো কমেন্টস হোল্ড হয়ে যাবে রিভিউর জন্য তারপর ডিজেবল কমেন্টস কমেন্টগুলো ডিজেবল হয়ে যাবে তারপরে হচ্ছে সেভ তারপরে হচ্ছে আবার সেটিংসে যেতে হবে আমরা আবার সেটিংসে গেলাম আমাদের আর কাজ শেষ হয়ে আসতেছে পারমিশন পারমিশন হচ্ছে কাউকে পারমিশন দেয়া কাউকে যদি আপনার চ্যানেলের ম্যানেজার বানাইতে চান অথবা আপনার চ্যানেলের যদি সদস্য বানাইতে চান তাহলে ইনভাইটে দিবেন এখানে ইনভাইটে দিয়ে তার ইমেলটা দিবেন যে মানুষকে আপনি সদস্য বানাইতে চান তার ইমেলটা দিবেন তারপরে ইমেল এখানে ইমেলটা লিখবেন লেখার পরে এখানে অ্যাক্সেস দিবেন কি দিবেন ম্যানেজার দিবেন এডিটর দিবেন যা ইচ্ছা আপনি দিতে পারেন দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে ডানটা দিয়ে দিবেন ওই ডান দেওয়ার পরে ওই ভদ্রলোকের কাছে একটা ইমেল যাইব এই ইমেলটা কি করবেন সে যদি ইমেলটা রিসিভ করে তাহলে আপনি আপনার চ্যানেলের সে কাজ করতে পারবে সেটিং করতে পারবে লিখতে পারবে অর্থাৎ তাকে আপনি ক্ষমতা দিলেন এইটুকু আর কিচ্ছু না তারপর হচ্ছে কমিউনিটি কমিউনিটি হচ্ছে এখান থেকে হচ্ছে কাউকে যদি মডারেটর দিতে চান মডারেটর অ্যাপ্রুভ দিতে চান অ্যাপ্রুভ তারপরে হচ্ছে ডিফল্টভাবে যদি কিছু দিতে চান এই যে আমার কমেন্টগুলো ডিফল্টভাবে থাকবে এটা হচ্ছে ডিফল্ট মানে সবসময় এটা ঠিক থাকবে তারপরে এগ্রিমেন্ট এগ্রিমেন্টে কিচ্ছু নাই দ্যাটস ইট এই পর্যন্ত আমাদের চ্যানেলের সেট আপ শেষেরটা একটু দ্রুত দেখাই বলছি যেহেতু অনেকেরই রাত্র লম্বা হয়ে গেছে দ্যাটস মিন অলরেডি ক্লাস আপনার এক ঘন্টা বিশ মিনিট রেকর্ডও হয়ে গেছে তারপরে হচ্ছে আবার ক্লাসটা শুরু হয়েছে সাড়ে দশটার দিকে এখন বারোটাও হয়ে গেছে হ্যাঁ সো দ্যাট আমি এদিকেও খেয়াল রাখার জন্য এই অপশনগুলা দেখাইলাম এখন বর্তমানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি পাঁচ মিনিট আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আর একটা বিষয় এখনও বলে রাখি আগেই বলে ফেলি যে আপনারা যখন কাজ করবেন তখন যদি বা পরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখে রাখবেন পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি তো ফোন দিয়ে ক্লাস করতেছি ওই গ্রামাটিক্যাল যে এক্সটেনশনের কথাটা বলেন ওটা লিংকটা একটু গ্রুপে দিলে ভালো হতো এখান থেকে তো কপি করতে পারতেছি না আমি তো ওই ফেসবুক গ্রুপেই মেসেঞ্জার গ্রুপে দেওয়া হইছে না না এটা তো মিটের মেসেজে দেওয়া আচ্ছা মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি দাঁড়া আচ্ছা থ্যাংক ইউ আর কার কোনো প্রশ্ন ভাই মোবাইল দিয়ে তো গ্রামারলি এক্সটেনশন অ্যাড করা যায় না জি আমি একটু মানে বাসায় থেকে দূরে আছি তো সেজন্য ফোন দিয়ে ক্লাস করতেছি ল্যাপটপ আচ্ছা, তো বাসায় আচ্ছা ল্যাপটপ আছে সমস্যা নাই তাহলে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে করেন সমস্যা নাই এর ভিতরে করে ফেলেন আর যদি না থাকে তাইলে তো আর ক্লাসটা ক্লোজ করে দিতে চাচ্ছি আমার এর রাইকিয়া কি সবাই ঘুমাই গেছেন আগামী ক্লাস থেকে কিন্তু আমি ভিডিও ক্লে ক্লাস নেব তাইলে আর ঘুমাইলে দেখতে পারবো যে কারা ঘুমাইতেছে আর কারা হুইয়া রইছে না ভাই আজকে ভাই কেউ ঘুমাবে না আজকে ব্রাজিলের খেলা আছে না রাতে আরে ঘুম যার প্রয়োজন তার কাছে ব্রাজিলের খেলা আর বাংলাদেশের খেলা একই কথা <laughs> বুঝছেন সেটা ঠিক বলছেন ভাইয়া <laughs> আমি আমার যদি ঘুম চলে আসে সাপোর্ট করেন আমার যদি ঘুম চলে আসে তাহলে আর আমার কাছে কিচ্ছু নাই সব সময় আমনাতে আমি ফজর পর্যন্ত কোনো সমস্যা নাই ভিডিও রেকর্ডিং হচ্ছে এরকম প্রশ্ন না করলে খুশি হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, রবিবার সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই পাঁচটা দিনই স্যার আমরা খুব বিজি স্যার আপনিও বিজি স্যার স্যার শনিবার বা বুধবার স্যার ফাঁকা আছে স্যার এই দুইটা দিন থেকে যে কোনো একটা দিন বেছে নেবেন নাকি স্যার না শনিবার দিন পারা যায় না শনিবার দিন আমি একটু ঝামেলায় থাকি বুধবার স্যার বুধবার দিন তো আমার স্কুল স্কুল থাকে এত কিছু সম্ভব হয় না রেকর্ড অফ রেকর্ড অফ করে দেন অফ oh, করে দিবেন সরি সরি সরি সরি